নমস্কার আপনারা দেখছেন খবর প্লাস আমি আপনাদের সঙ্গে সুজন আজ রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ সেই যুদ্ধের আলোচনা করার আগে আপনাদের ছোট্ট একটা গল্প বলি গল্পটার সঙ্গে হয়তো মেলাতে পারবেন বিষয়টা দেখবেন আমরা আমাদের এলাকায় পাড়ায় বা আপনার পাড়ায় এলাকায় দেখবেন এক ধরনের লোক থাকে তারা পয়সাওয়ালা শয়তান এই পয়সাওয়ালা শয়তানরা কি করে কিছু মাতাল বা কিছু তথাকথিত গরিব মানুষ তাদেরকে টাকা পয়সা দিয়ে বা মত্ত নানান রকম জিনিসপত্র দিয়ে তারা দেখবেন একটু শক্তিশালী মানুষ পয়সা আছে কিন্তু সে ভালো মানুষ এই ধরনের মানুষের পেছনে দেখবেন লাগিয়ে দেয় এই ধরনের পেছনের মানুষের লেলিয়ে দেয় লেলিয়ে দেওয়ার পর তারা ঝামেলা করে ঝামেলা করার পর যখন এই পক্ষের বড় মানুষটা বা ভালো মানুষটা বা শক্তিশালী মানুষটা যখন ওই মাতাল বা গরিব তার উপর যখন আক্রমণ করে বা আক্রমণ করে বা তার উপর যখন গণ্ডগোল হয় মারামারি হয় বা এরকম সিচুয়েশান হয় তখন দেখবেন এই পয়সাওয়ালা লোকটা মিটিং ডাকে মিটিং ডেকে তখন আবার সমস্ত লোকজনকে জড়ো করে ওই বলে দেখো ওই মানুষটা অমুক মানুষের ওপর আক্রমণ করেছে অমুক মানুষটা খারাপ বা সেই মিটিংয়ে প্রমাণ হয় আসলে এই মানুষটা তো খারাপ ও একটা গরিব মানুষ ওর ওপর আক্রমণ করলো ও একটা মাতাল তাকে মারল এই যে বিষয়টা আপনি দেখবেন রিলেট করতে পারছেন এই ধরনের আপনার পাড়ায় আপনার এলাকায় আপনার মহল্লায় যাই আছে পৃথিবীতেও ঠিক এই রকমই একজন পয়সাওয়ালা শয়তান আছে সেই পয়সাওয়ালা শয়তানের নাম হলো আমেরিকা এই আমেরিকা কি করে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় যারা পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে দুর্বল দেশ সেই সমস্ত দেশগুলোকে খুঁজে বের করে যে দেশগুলো প্রগতিশীল দেশ বা যে দেশগুলো শক্তিশালী তাদের পাশে দেখবেন ছোটোখাটো এই ধরনের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দেশ রয়েছে সেই সমস্ত দেশগুলোকে কিছু লোন দেয় কিছু টাকা পয়সা ডোনেট করে কিছু অস্ত্রশস্ত্র দেয় কিছু পরিকাঠামো উন্নয়নে কিছু হেল্প করে করে ওর দিকে টেনে নেয় টেনে নিয়ে তাকে সবসময় লেলিয়ে দেওয়ার চেষ্টা করে সেই শক্তিশালী দেশটার পেছনে সেই প্রগতিশীল দেশটার পিছনে আমাদের ভারতবর্ষের পাশে রয়েছে পাকিস্তান আপনারা দেখেছেন আমেরিকা লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আমেরিকা লেলিয়ে দেওয়ার চেষ্টাতেই তো পাকিস্তানের এত মাতব্বরী এত দাদাগিরি এবং বর্তমানে যেটা হচ্ছে রাশিয়ার পাশে ইউক্রেন ইউক্রেনকেও সেম একইভাবে লেলিয়ে দিচ্ছে এই যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট যে জেনালস্কি সাহেব এই জেনালস্কি তো মূলত রাজনীতির লোক নন আমি আজকে আলোচনা করব যে এই যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে ইউক্রেনের যুদ্ধ কি রাশিয়ার যুদ্ধ কি শুধুমাত্র এর এই প্রেক্ষাপট নাকি এর পেছনের বহু বড় ইতিহাস রয়েছে সেই ইতিহাস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কেন কোন প্রেক্ষাপটে আজকে আক্রমণ এই যেটা বলছিলাম যে জেনোলস্কি জেনোলস্কি তো মূলত রাজনীতির লোক নন এই জেনোলস্কি ইনি মূলত কমেডিয়ান ছিলেন এবং দেখুন কি করেছে ইনি ইনি ইউক্রেনে তার বাল্য বন্ধুকে সামরিক জায়গায় নিয়ে এসছে তার প্রযোজককে কি চিফ স্টাফ বানিয়েছে তার দুর্নীতি হচ্ছে ইউরোপের মধ্যে ইউক্রেন দুর্নীতিতে শীর্ষ জায়গায় তৃতীয় স্থানে গোটা ইউরোপ মহাদেশের মধ্যে তো সেই রকম একজনকে নিজে নিজের বসে আনা যাবে বসে এনে যে রাশিয়াকে ডিস্টার্ব করা যাবে এটা জানতো এটা আমেরিকা সেই প্ল্যান করেই এগোচ্ছিল আসলে যুদ্ধটা কাদের মধ্যে হচ্ছে আসলে কিন্তু যুদ্ধটা হচ্ছে সাম্রাজ্যবাদ বনাম সমাজতন্ত্রের যুদ্ধ হচ্ছে আমরা দেখেছি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অক্ষ তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আমরা দেখেছিলাম একদিকে যেরকম আপনার যারা ছিল অ্যাক্সিস পাওয়ার সেই অ্যাক্সিস পাওয়ারের মধ্যে আমরা জানি সেই হিটলার সেই অ্যাক্সিস পাওয়ারের মধ্যে সেই মুসোলিনি এরা যেরকম ছিল সেরকম একদিকে যেরকম অ্যালাইস পাওয়ার ছিল সেই পাওয়ারের মধ্যে অ্যালাইস যে শক্তি ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাদের মধ্যে হয়েছিল তার মধ্যে এই যে বর্তমানে যে ইউনাইটেড স্টেট যে আমেরিকা এই ব্রিটেন এই ফ্রান্স এবং আপনার এই যে বর্তমানে যেটা ভেঙে গেছে রাশিয়া কিন্তু পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এবং কিছুটা চায়না এই যে মূল প্রতিপক্ষ যারা ছিল সেই যখন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন এই আমেরিকা তখন এই ব্রিটেন তখন ফ্রান্স এরা কিন্তু ছিল আপনার একটা দিকে এবং যখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুদ্ধ করে যখন গোটা বিশ্ব প্রায় সোভিয়েত ইউনিয়ন দাবিয়ে ফেলেছে এই যে আমেরিকা এই আমেরিকা তখন সোভিয়েত ইউনিয়নের পক্ষ হয়ে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে গেছিল কারণ তখন জার্মানি ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তখন আপনার জাপান ইটালি এরা ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে তাদেরকে দমানোর জন্য সাম্রাজ্যবাদের তখন নখ দাঁত থাবা বন্ধ করে সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স এবং আপনার ইউনাইটেড স্টেট আমেরিকা এরা সবাই একসঙ্গে মিলে যুদ্ধ করলো যুদ্ধ করার পর যখন উনিশশো সালে যখন যুদ্ধ শেষ হলো তখন পশ্চিমী যে ইউরোপ বা মধ্য ইউরোপ ইউরোপের অর্থনৈতিক অবস্থা ভেঙে গুঁড়ো হয়ে গেল মানে যে অর্থনৈতিক অবস্থা কোমর সে কোমর ভেঙে গেল তো তখনও একেবারে সোভিয়েত ইউনিয়ন ছিল গোটা পৃথিবীর মধ্যে সোভিয়েত ইউনিয়ন তখন শক্তিশালী এই সোভিয়েত ইউনিয়নের ইতিহাস আপনারা নেটে সার্চ করলেই পাবেন আপনারা সোভিয়েত ইউনিয়নের যে সেই সোনার সময় সেই যে স্বর্ণ যুগ সোভিয়েত ইউনিয়ন মানে পনেরোটা দেশ সেই পনেরোটা দেশ একসঙ্গে মিলিয়ে সোভিয়েত ইউনিয়ন যখন আমেরিকা দেখলো এই সোভিয়েত ইউনিয়ন আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে পারে আমরা আমার সাম্রাজ্যবাদে বাধা দিতে পারে তখন এই আমেরিকা এই ফ্রান্স এই ব্রিটেন তখন নিজেরা মিলে তৈরি করলো আপনার এই যে ন্যাটো যেটা আমরা বলছি যে নর্থ অ্যাটলান্টিক যে ট্রিটি অর্গানাইজেশন যেটা আপনার তৈরি করলো এরা যারা তৈরি করলো এরা তৈরি করলো যে সাম যে সাম্রাজ্যবাদ সে সাম্রাজ্যবাদের যে ধারক বাহক আমেরিকা এই যে ব্রিটেন এরা মনে করলো যে সমাজতন্ত্র যদি গোটা পৃথিবীতে সমাজতন্ত্র কায়েম হয় তাহলে পুঁজিবাদী ব্যবস্থা থাকবে না তাহলে গরিবকে আরও গরিব করা যাবে না শ্রমিককে শোষণ করা যাবে না বিশ্বকে নিজেদের হাতের তালুর মধ্যে এনে বিশ্বের যে সম্পদ সেই সম্পদ করায়ত্ত করতে হবে এবং মানুষকে আরও গরিব করতে হবে একটা সময় গোটা পৃথিবী হাতের তালুতে এনে শাসন করব আমরা এই বিষয় নিয়েই তৈরি হলো ন্যাটো এবং বর্তমানে যে ন্যাটো আপনারা খবরে শুনছেন খবরে দেখছেন আপনারা যে ন্যাটো আপনার বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছে এবং মূলত এই ন্যাটোই তো আপনার ইউক্রেনকে হাওয়া দিয়েছিল ইউক্রেনকে দম দিয়েছিল ইউক্রেনকে লেলিয়ে দিয়েছিল যে তুমি ভাই লেগে যাও আমরা তোমার পেছনে আছি এবং যেটা হচ্ছে আপনারা দেখুন এই যে ন্যাটো এই ন্যাটো শেষ যে সোভিয়েত ইউনিয়নের যে শেষ প্রেসিডেন্ট ছিলেন সে প্রেসিডেন্ট গর্বাচেভ যিনি বিশ্বাসঘাতকতা করেছেন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে গোটা বিশ্ব তাকে গর্বাচেভকে পুঁজিবাদীরা হাততালি দিতে পারে তাকে নায়ক বানাতে পারে পুঁজিবাদীরা তাকে ব্যবহার করতে পারে কিন্তু আপনার এই গর্বাচেপই হলো আপনার সেই লোক যিনি সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিয়ে আপনার বিভিন্ন স্বাধীন দেশ হিসাবে যাদেরকে ঘোষণা করেছিলেন এবং তারা বিভিন্ন সময় তারা স্বাধীন হয়েছে এবং আপনাদের যেটা জানিয়ে রেখে ইতিহাস জানতে হবে ইতিহাস না জানলে কেন আজকে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হচ্ছে আপনি বুঝতে পারবেন না এক সময় যে যে বর্তমানে যে ইউক্রেন বেলারুশ এই যে মোল্ডোবা এই যে যে জায়গাগুলোর নাম শুনে আপনি মুখস্থ করে ফেলেছেন টিভিতে দেখে দেখে এই সমস্ত দেশগুলোকে যখন নাইনটি ওয়ানে যখন সোভিয়েত ভেঙে গেল সেই বাইশ সালে তৈরি হওয়া সোভিয়েত সেই সোভিয়েত ভেঙে যাওয়ার পরে এই যে পনেরোটা দেশ সেই পনেরোটা দেশ সেই পনেরোটা দেশে নাইনটি ওয়ানে বিভিন্ন সময় সেপ্টেম্বর ডিসেম্বর নানান সময় দাঁড়িয়ে তারা স্বাধীন করে দিল এবং গর্বাচেপের সঙ্গে আপনার যেটা চুক্তি হলো গর্বাচেপ যেটা আমেরিকা সেই আমেরিকা বা ন্যাটো সেই ন্যাটোর সঙ্গে যেটা গর্বাচেপের মৌখিক চুক্তি হলো যে পনেরোটা দেশ স্বাধীন হচ্ছে আমি স্বাধীন করে দেব কিন্তু এদের কাউকে ন্যাটোভুক্ত করা যাবে না এই যে আমেরিকা এবং মৌখিক চুক্তি এ যে কত বড় ভাওতা ছিল সেই ভাওতার প্রমাণ এখন রাশিয়া পাচ্ছে গর্বাচেপ তো ভিলেন হিসাবে রাশিয়ার মানুষের কাছে প্রতিপন্ন এবং এই গর্বাচেপ যাদের যাদের স্বাধীন করলো সেই যে দেশগুলো সেই দেশগুলোকে আস্তে আস্তে আস্তে আস্তে ন্যাটোর আওতায় আনতে লাগলো এই ন্যাটো তৈরি করেছিল কারা এই ন্যাটো আপনার ফাউন্ডার মেম্বার যারা ছিল এর মধ্যে আপনার এই যে United State United king kingdom Portugal তারপরে আপনার বেলজিয়াম তারপরে কানাডা ফ্রান্স এরা মিলে যে এবং আইসল্যান্ড সহ এরা মিলে যে ফাউন্ডার মেম্বার ছিল এই ফাউন্ডার মেম্বার প্রতিষ্ঠা করেছিল যারা ন্যাটো এই যে ন্যাটো এই ন্যাটো এরা আস্তে আস্তে যে সোভিয়েত ইউনিয়নভুক্ত যে দেশগুলো ছিল তাদেরকে আস্তে আস্তে ন্যাটোভুক্ত করা শুরু করলো আমি বলছিলাম এই যে কিছু গরিব মানুষ কিছু যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে টোপ দিয়ে নিজেদের দিকে আনা সেই রকমভাবে আপনার এই যে ল্যাটিভিয়া যে ল্যাটিভিয়াকে যে হলো আপনার ছিল সোভিয়েত ইউনিয়নভুক্ত তাকে আপনার দু সালে তাকে কি করলো তাকে হলো আপনার ন্যাটো নিজেদের দিকে করলো ন্যাটো ন্যাটোভুক্ত হলো তারপরে আপনার যে লিথুয়ানিয়া একেও আপনার ন্যাটোভুক্ত করলো দু চার সালে ন্যাটোভুক্ত করলো আপনার ইস্টোনিয়া তাকেও কিন্তু ন্যাটোভুক্ত করলো দু চার সালে মানে রাশিয়াকে আস্তে আস্তে আস্তে আস্তে ঘিরে ফেলার যে চেষ্টা সেই ঘিরে ফেলার চেষ্টা কিন্তু শুরু হলো যখনই রাশিয়া আপত্তি করেছে কেন এদেরকে ন্যাটোভুক্ত করছো তখনই বলেছে না এরকম কোনো চুক্তি তো আমাদের সঙ্গে হয়নি একদম বেমালুম অস্বীকার করে গেছে এবং যার ফলে হচ্ছে সেটা হলো যে এই যে বর্ডারের যে দেশগুলো রয়েছে রাশিয়ার সঙ্গে যাদের বর্ডার সেই বর্ডারের মধ্যে রয়েছে আপনার বুলগেরিয়া সে আপনার ন্যাটোভুক্ত আপনার রাশিয়ার বর্ডারের সঙ্গে ইস্টোনিয়া সে আপনার বর্ডারে রাশিয়ার বর্ডারে লাতিভিয়া রাশিয়ার বর্ডারে লিথুনিয়া রাশিয়ার বর্ডারে এদিকে আপনার পোল্যান্ড রাশিয়ার বর্ডারে স্লোভাকিয়া রাশিয়ার বর্ডারে তার্কি রাশিয়ার বর্ডারে রোমানিয়া রাশিয়ার বর্ডারে এই যে প্রায় বর্ডারে এবং কৃষ্ণসাগরের আশেপাশের যে দেশগুলো রয়েছে তাদেরকে আস্তে আস্তে আস্তে আস্তে ন্যাটোভুক্ত করলো শেষ চাল যেটা আমেরিকার ছিল সেই শেষ চালটা ছিল ইউক্রেনকে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করে এবং ইউক্রেনের যে দু সালের আগের যে প্রেসিডেন্ট ছিল সেই প্রেসিডেন্ট তো রাশিয়াপন্থী ছিল সেই ইউক্রেনকে ন্যাটোভুক্ত করে চাইছিল একেবারে রাশিয়ার বর্ডার পর্যন্ত ন্যাটোর দেশগুলো দিয়ে সাজিয়ে ফেলবো ন্যাটোভুক্ত দেশগুলো এবং ন্যাটোর যে সংবিধান রয়েছে যে ন্যাটোভুক্ত যে বর্তমানে যে তিরিশটা দেশ সেই তিরিশটা দেশের মধ্যে কারোর সঙ্গে যদি কেউ যদি কারোর সঙ্গে গণ্ডগোলে জড়ায় তাহলে ন্যাটো মনে করবে যে অন্য দেশ আমাদের তিরিশটা দেশকেই আক্রমণ করেছে এবং তার ফলে যেটা হবে যে ন্যাটো তিরিশটা দেশ সহ তাকে আক্রমণ করবে মূলত এখনও পর্যন্ত আমেরিকার কাছে থ্রেট গোটা বিশ্বে বা আমেরিকা যাদেরকে থ্রেট মনে করে সেই থ্রেটের মধ্যে যেটা রয়েছে তার মধ্যে কিন্তু রাশিয়া চীন এরা কিন্তু আমেরিকার কাছে থ্রেট ভারতবর্ষ থেকে শুরু করে ইরান ইসরায়েল এরা কিন্তু আমেরিকার কাছে থ্রেট তাই আমেরিকা চাইছে যে করে হোক রাশিয়াকে যদি জব্দ করা যায় রাশিয়াকে জব্দ করতে পারলেই আপনার এই যে সমস্ত দেশগুলো রয়েছে তাহলে সেই দেশগুলো আস্তে আস্তে আস্তে আস্তে পিছিয়ে যাবে রাশিয়াকে আরও টুকরো টুকরো করে দেওয়া যাবে মানে ইতিহাসটা লম্বা এই যে সেই দীর্ঘকালীন ইতিহাস সেই দীর্ঘকালীন ইতিহাসের ফল আজকে কিন্তু ভোগ করছে ইউক্রেন আমি আপনি টিভিতে দেখছি কি যে না রাশিয়ান আগ্রাসন চলছে রাশিয়ার কি করার ছিল ইউক্রেনকে বোঝাতে গেলে রাশিয়ার কি করার ছিল এছাড়া রাশিয়ার আর কিছু করারই ছিল না এই আমেরিকা যখন ইরাকে ঢুকে যখন সাদ্দাম হোসেনকে মারেন তখন গোটা বিশ্ব কোথায় থাকে এরা যখন সিরিয়াতে যায় কোথায় থাকে এরা যখন আফগানিস্তানে ঢোকে কোথায় থাকে এবং গোটা বিশ্বের যে জঙ্গি তৈরি করার তার আতুর ঘর তার মাস্টার মাইন্ড কিন্তু আমেরিকা এই যে লাদেন যে লাদেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করলো তারপরে তাকে অ্যাবটাবাদে পাকিস্তানে তাকে হত্যা করলো আমেরিকা এই যে জঙ্গি এই জঙ্গিদের তো তৈরি করেছে নিজেদের স্বার্থে আমেরিকা বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে এই ধরনের বিদ্রোহী গোষ্ঠী তৈরি করেছে শুধুমাত্র পয়সা এবং অস্ত্র দিয়ে অস্ত্র এই যে আমরা ভাবি যে জঙ্গিদের কাছে এত অস্ত্র এত পয়সা কিভাবে আসে এত হাজার হাজার যুবক যুবতী ওতে প্রশিক্ষণ দিতে যায় তাতে এবং তাদের ফ্যামিলিতে নাকি বিরাট পয়সা দেওয়া হয় এরা কি টাকা ছাপায় এদের সমস্ত অর্থ সাহায্য করে আমেরিকা যেখানে যেভাবে যখন দেখে এই জঙ্গিরা মনে হচ্ছে তার মাথা ব্যথার কারণ তখন সেই জঙ্গিদের নাম করে সেই দেশে ঢুকে পড়ে এবং সেই জঙ্গিদের ব্যবহার করে সেই দেশে ঢুকে পড়ার নামই হলো আমেরিকা তার ফল ভোগ করছে আজকে দাঁড়িয়ে ইউক্রেন আজকে দেখবেন জেনালস্কি মাঝে মাঝে বলছে যে ন্যাটোর প্রত্যেকটা মৃত্যুর দায় ন্যাটোকে নিতে হবে প্রত্যেকটা আজকে ন্যাটো আমাকে উৎসাহ করে ন্যাটো পিছিয়ে আসছে আজকে ন্যাটো নো ফ্লাই জোন ঘোষণা করলো না রাশিয়াকে নো ফ্লাই জোন ঘোষণা করলো না ন্যাটো এবং আক্ষেপ করছেন জেনলস্কি মাঝে মাঝে আসলে নিজের দেশ যখন গুঁড়ো হতে দেখছেন নিজের দেশ যখন তছনছ হয়ে যাচ্ছে সেই তছনছ হয়ে যাওয়া দেশের দিকে তাকিয়ে মাঝে মাঝে জেনলস্কির মনে হচ্ছে যে আমি মনে হয় ভুল করলাম কিন্তু এখন আর পিছিয়ে আসার তারও সুযোগ নেই লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়েছেন পোল্যান্ডে ঢুকে যাচ্ছেন আবার প্রায় এক লক্ষরও মানুষ রাশিয়ার দিকে চলে এসছেন ক্রোয়েশিয়ায় চলে যাচ্ছেন এই যে আপনার এই যে লিথুয়ানিয়া থেকে শুরু করে আপনার এই যে লাঠিবিয়া এই সমস্ত জায়গায় আস্তে আস্তে তারা ঢুকে যাচ্ছেন লক্ষ লক্ষ শরণার্থীরা এইবার যেটা আপনাদের বলার সেটা হলো যে আবার কিন্তু নতুন অক্ষ তৈরি হচ্ছে গোটা বিশ্বজুড়ে একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জার্মানির বিরুদ্ধে গিয়ে যুদ্ধ হয়েছিল এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দাঁড়িয়ে যারা যুদ্ধ করেছিল তারা আজকে অনেকে স্বার্থে সাম্রাজ্যবাদের স্বার্থে তারা এক জায়গায় হচ্ছে আসলে রাজনীতিতে কেউ চিরস্থায়ী বন্ধু এবং শত্রু হয় না আজকে দেখিয়ে দিয়েছে কূটনীতিতে চিরস্থায়ী বন্ধু এবং শত্রু হয় না আজকের দিনে দাঁড়িয়ে সেটা দেখিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা অ্যালাইস গ্রুপে ছিল তাদেরই একটা গ্রুপ এখন সোভিয়েত ইউনিয়ন তো ভেঙে গেছে তা থেকে ভেঙে দেওয়া হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে চলে গেছে যারা এক সময় যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা আজকে একটা পক্ষে আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা আজকের দিনে দাঁড়িয়ে ব্রিটেন আজকের দিনে দাঁড়িয়ে ফ্রান্স আজকের দিনে দাঁড়িয়ে জার্মানি এরা আজকে একটা দিকে চলে যাচ্ছে আর রাশিয়ার দিকে সরাসরি চীন বলেছে আমি রাশিয়াকে সমর্থন করছি রাশিয়ার দিকে চীনের সমর্থন রয়েছে রাশিয়ার দিকে বেলারুশ বলুন এদিকে আপনার ক্রোয়েশিয়া বলুন রাশিয়ার দিকে আপনার অন্যান্য যে দেশ ইসরায়েল থেকে শুরু করে রাশিয়ার দিকে আছে যদি এরকম অক্ষ তৈরি হয় এবং সেই অক্ষ যদি একটা সময় দাঁড়িয়ে দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আপনার সেই উনচল্লিশ থেকে শুরু করে আপনার সাঁত্রিশ থেকে মোটামুটি শুরু তারপরে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত সেই যুদ্ধ চললো সেই যুদ্ধ চলাকালীন কিন্তু নানান দেশ আস্তে আস্তে আস্তে আস্তে ধাপে ধাপে জড়িয়ে পড়েছিল আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি ১৩ দিন ১৪ দিন বা পনেরো দিনের যে যুদ্ধ সেই যুদ্ধে যে আস্তে আস্তে এক একটা দেশ পক্ষ নেবে না ভারতবর্ষ এই মুহূর্তে সেফ রয়েছে তারা কখনো ইউক্রেনকে ফোন করছে কখনো কথা হচ্ছে আপনার জো বাইডেনের সঙ্গে কখনো ভারতের প্রধানমন্ত্রীর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হচ্ছে হয়তো এখনও কথা হচ্ছে কিন্তু একটা সময় দাঁড়িয়ে এই ভারতবর্ষকেও পক্ষ নিতে হবে এবং ভারতবর্ষকে পক্ষ নিতে গেলে আগের দিনের ভিডিও আমি বলেছি ভারতবর্ষকে পক্ষ নিতে হলে রাশিয়ার পক্ষই নিতে হবে কারণ রাশিয়া হলো বিশ্বাসযোগ্য মিত্র আর আমেরিকা হলো ধান্দাওয়াজ মিত্র যে মিত্রকে আপনার কোনো রকমভাবে বিশ্বাস করা যায় না এবং এই যে আপনার প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের ইনি আমেরিকার সক্ষতা বাড়াতে গিয়ে একটা সময় ট্রাম্পের প্রচারে চলে গেলেন প্রচারে গিয়ে নমস্তে লন্ডন ফন্ডন করে চলে আসলেন ট্রাম্পের হয়ে প্রচার করলেন দরকার ছিল না এগুলো আমেরিকা কখনোই আমাদের বিশ্বাসযোগ্য বন্ধু ছিল না আমাদেরকে ডিস্টার্ব করার জন্য পাকিস্তানকে সাহায্য করা যাচ্ছে আমেরিকা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইতিমধ্যেই ব্রিটেন আপনার লঞ্চার এই সমস্ত অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করছে আমার যেটা একটা ধারণা বা আমাদের অনেকেরই ধারণা যে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ না হলেও কিছু দেশ কিন্তু জড়িয়ে পড়তে চলেছে এবং ভয়ঙ্করভাবে জড়িয়ে পড়তে চলেছে এবং যে জড়িয়ে পড়ায় মানুষের তো অর্থনৈতিক অবস্থা করোনাকালে বাজে হয়েছে আরও ভয়ঙ্কর বাজে জায়গায় চলে যেতে চাইছে রাশিয়াকে মূলত যেরকমভাবে পেরে উঠছে না রাশিয়াকে মূলত অর্থনৈতিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে রাশিয়ার যে ব্যবসা রাশিয়ার চারিদিকে যে অর্থনৈতিক অবরোধ তৈরি করার চেষ্টা করছে আসলে আমেরিকা গোটা পৃথিবীতে তো বহু দেশ সেই দেশগুলোর বহু দেশ ছোট ছোট দেশ গরিব দেশ নিতান্ত ছোট দেশ নিতান্ত গরিব দেশ আমরা দেখেছি যে আপনার যখন ভোটাভুটি হয়েছে সেই ভোটাভুটিতে দেখেছি অনেক বেশি দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে তাতে রাশিয়ার চিন্তার কিছু নেই কারণ যে অনেক বেশি দেশ ভোট দিয়েছে তারা সব ছোট ছোট টুকরো টুকরো দেশ কারো হলো এই যে ন্যাটোভুক্ত যে দেশগুলো রয়েছে ন্যাটোর এই মুহূর্তে আপনার যদি আপনি টোটাল যদি সেনাবাহিনী হিসাব করেন তাহলে এই মুহূর্তে ন্যাটোর কাছে সেনাবাহিনী রয়েছে একষট্টি লক্ষ সাতষট্টি সাতচল্লিশ হাজার এই একষট্টি লক্ষ সাতচল্লিশ হাজারের মধ্যে বহু দেশেরই চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার পনেরো হাজার ষোলো হাজার মতো সেনা এরা বিরাট কিছু হবে না কিন্তু মূলত যে দিকে আপনার রাশিয়া সহ চীন সহ ইসরায়েল ভারত সহ এই যে আপনার বেলারুস থেকে শুরু করে অন্যান্য আরও সমস্ত দেশ তারা হলো আপনার সঙ্গে রাশিয়ার থাকবে যদি যুদ্ধ হয় আমেরিকাকে পেছোতে হবে আমেরিকাটা জানে কিন্তু মূলত রাশিয়াকে অর্থনৈতিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে হলো আপনার আমেরিকা এই যে ন্যাটো এরা মূলত চাইছে রাশিয়ার অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গোটা বিশ্বের ওপর দাদাগিরি করার জন্য আমরা টেলিভিশনে দেখে হায় হায় রাশিয়া আগ্রাসন রাশিয়া করছে কি করছে কি করছে কি হয়ে গেল আসলে যে টেলিভিশন আমি যেটা দেখে দেখে যেটা ভাবছিলাম এই যে টেলিভিশনের প্রতিনিধিরা চলে যাচ্ছেন যুদ্ধক্ষেত্রে সেখান থেকে সরাসরি কভারেজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা ঠিকই কিন্তু বিশ্বের প্রত্যেকটা বড় বড় দেশে আমেরিকার গুপ্তচররা রয়েছে বিশ্বের প্রত্যেকটা দেশে আমেরিকার গুপ্তচররা আমেরিকার গুপ্তচররা টাকা নিয়ে ঘুরে বেড়ায় এবং এই যে চ্যানেলগুলো দেখাচ্ছে এই চ্যানেলগুলো আপনার মোটা অঙ্কের কারণ এরা কেউ রাশিয়ার কথা বলছে না এবং গোটা বিশ্বের বহু চ্যানেল রয়েছে তারা কেউ রাশিয়ার কথা বলছে না এরা কেউ আমেরিকার এই আপনার যে নীতি আমেরিকার ন্যাটোর যে আগ্রাসন ন্যাটোর যে রাশিয়ার দিকে চাপ তৈরি করা কেউ বলছে না তারা শুধুমাত্র ইউক্রেন ইউক্রেন ইউক্রেন রাশিয়া আক্রমণ করলো রাশিয়ার আগ্রাসন এগুলো দেখাতে ব্যস্ত আমার তো একটা জিনিস যেটা মনে হয় এখানেও মনে হয় একটা বড় অংশের টাকা আমেরিকা ইনভেস্ট করেছে গোটা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে রাশিয়া কত বাজে সমাজতান্ত্রিক দেশ কত বাজে চীন কত বাজে মানে যত রাশিয়া এবং যত চীন যত ভারতবর্ষ এবং দুটো তো অক্ষ রয়েছে গোটা বিশ্বে সেই দুটো অক্ষ একটা পুঁজিবাদী অক্ষ একটা হলো আপনার কমিউনিজম একটা সমাজতান্ত্রিক অক্ষ এরা সবসময় চেষ্টা করছে এই পুঁজিবাদী দেশগুলো যে যে করেই হোক কমিউনিস্ট শাসিত যারা রয়েছে সমাজতান্ত্রিক ভাবনায় যারা রয়েছে এদেরকে গুড়িয়ে দিতে হবে এদেরকে গুড়িয়ে না দিতে পারলে গোটা বিশ্বের দখল আসবে না আমাকে আপনাকে দাস বানাতে পারবে না দাস প্রথা ফিরে আসবে না আমাকে আপনাকে চাকর বানাতে পারবে না অর্থনীতি ভেঙে দিয়ে মহামারী থেকে শুরু করে দুর্ভিক্ষ এগুলো তৈরি হবে না এই চেষ্টাটাই করছে সেই চেষ্টায় যে দাবার চাল সেই দাবার চালের চাল হিসাবে ইউক্রেনকে এগিয়ে দেওয়া হচ্ছে ইউক্রেন এখন বুঝতে পারছে কিন্তু পিছিয়ে আসার সুযোগ নেই আমরা তবুও বলবো আমরা যুদ্ধ বিরোধী কিন্তু ইতিহাসটাকে জানতে হবে সেই ইতিহাসটাকে জেনে এলাকার সেই শয়তান বড় লোককে চিহ্নিত করতে হবে চিহ্নিত করে তার বিরুদ্ধে যেতে হবে শুধুমাত্র আমাকে একজন একটা গল্প বলছিল যে মানে কি হয় বাড়ির যে বৌমা সেই বৌমা আড়ালে থেকে শাশুড়িকে ঝাঁটা দেখাচ্ছে এইবার শাশুড়ি উঠোনে দাঁড়ানো শাশুড়ি উঠোনে দাঁড়িয়ে শাশুড়ি তো বৌমার সঙ্গে গণ্ডগোল বাজিয়ে দিয়েছে এইবার পাড়ার লোকেরা দেখছে যে শাশুড়ি বৌমার সঙ্গে গণ্ডগোল করছে শাশুড়ি কি বাজে কিন্তু বৌমা যে পেছন দিক থেকে ঝাঁটা দেখিয়েছে সেটা তো কেউ দেখতে পাইনি তাই শাশুড়ি বাজে বৌমা ভালো এই রকম আমেরিকা যে পেছন দিক থেকে ঝাঁটা দেখাচ্ছে আর রাশিয়া যে যুদ্ধ করছে রাশিয়া শাশুড়ি হয়ে যাচ্ছে এর বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে শুধুমাত্র টেলিভিশনে হাহাকার দেখলে হবে না এই জীবনের দায়িত্ব নিতে হবে ন্যাটোকে এই জীবনের দায়িত্ব আমেরিকাকে নিতে হবে এই ধ্বংসের দায়িত্ব আমেরিকাকে নিতে হবে জানি না নেবে কি না কিন্তু আপনাকে আমাকে ইতিহাসটা জানতে হবে ইতিহাসটা জেনে তারপর আমাদেরকে রাস্তাঘাটে বাসে ট্রামে ট্রেনে আলোচনা করতে হবে এবং আমেরিকার দাদাগিরি বন্ধের জন্য যদি রাশিয়া চীন ভারত ইসরায়েল এবং আপনার এই যে কাজাকিস্তান একসময় যারা ছিল যারা একদিকে চলে যাচ্ছে যারা একটা সময় আপনার ইউএসএসআর ভুক্ত যারা ছিল যারা একসময় সোভিয়েত ইউনিয়ন ভুক্ত ছিল সেই আপনার ইতিমধ্যে উজবেকিস্তান কাজাকিস্তান কিরজিস্তান এই সমস্ত যারা রয়েছে তাজিকিস্তান তুর্কেমেনিস্তান এরা ইতিমধ্যেই কিন্তু রাশিয়াকে সাপোর্ট করার কথা বলে দিয়েছে কারণ এই যে অক্ষ এই অক্ষ তেল থেকে শুরু করে নানান রকম ব্যবসা বাণিজ্য চলে যাই হোক যদি অক্ষ হয় ভারতবর্ষ চোখ বুঝে রাশিয়ার পক্ষে যাবে এবং গোটা বিশ্বের একটা দিক তো তৈরি করতে হবে যে দিকের লোকেরা একদিকে দাঁড়িয়ে বলবে আমেরিকা তোমার দাদাগিরি মানছি না ন্যাটো তোমার এই আগ্রাসন আমরা মানছি না সেই জন্য একটা বার্তা দেওয়া দরকার সেই বার্তা আপনি টেলিভিশনে খুঁজে পাবেন না আমেরিকান আগ্রাসনের কথা খুঁজে পাবেন না কারণ তারাও কোনো না কোনোভাবে ওই যে পাড়ার এলাকার বড়লোক শয়তান দ্বারা প্রভাবিত কিনা জানি না যাই হোক ভালো থাকবেন আমাদের নজর থাকবে আমরা তো মনে করছি যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে কারণ ন্যাটো চাইবে ইউক্রেনকে অক্সিজেন দিয়ে আরও যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এবং আরও যুদ্ধ চালিয়ে গেলে যেটা হবে রাশিয়ার তো অর্থনৈতিক অবরোধ তৈরি হয়েছে আরও কিছু এই ধরনের ক্ষয়ক্ষতি সামরিক ক্ষয়ক্ষতি হবে তাতে যদি রাশিয়াকে পঙ্গু করে দেওয়া যায় তো সেটা বিশেষভাবে হবে বলে মনে হয় না যুদ্ধ স্থায়ী হবে মনে হচ্ছে মাঝে মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে কিন্তু আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমেরিকা এই ভুল করবে না কারণ আমেরিকা এই ভুল করলে এক্ষুনি নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে সেটা তো পৃথিবীর পক্ষে মারাত্মক ভয়ঙ্কর সেদিকে মনে হয় এক্ষুনি কেউ যেতে চাইবে না তবে ইউক্রেনকে অক্সিজেন দিয়ে সামরিকভাবে বা বিভিন্নভাবে অক্সিজেন দিয়ে চেষ্টা করবে যুদ্ধটাকে চালিয়ে যাওয়ার জন্য দেখা যাক ভবিষ্যৎ কি বলে কিন্তু ইতিহাসকে অবজ্ঞা করে ইতিহাসকে অস্বীকার করে শুধুমাত্র রাশিয়ার আগ্রাসন নিয়ে আলোচনা হবে এটাও আমরা চাইছি না তাই আজকের এই আলোচনা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমরা চাই যুদ্ধ বন্ধ হোক মানুষের প্রাণহানি বন্ধ হোক এবং অবশ্যই গোটা বিশ্ব জুড়ে শান্তি থাক গোটা বিশ্ব জুড়ে সমাজতন্ত্র বেঁচে থাক যাই হোক আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি নমস্কার